তোমায় না বলা কথা সে তো আমার কবিতা সাথে ভয় ভি চলা স্বপ্ন আড়াল থেকে আজ তোমায় নিল ডেকে সেই স্বপ্ন আড়াল থেকে আজ তোমায় নিল ডেকে তবু আজ কথার শুরু চোখে প্রথম তোমায় দেখে

সেই খুশি বলে সব ভালোবাসি আজ সেই খুশি বলে সব ভালোবাসি তবু আজ হয়নি বলা একসাথে হয়নি চলা